আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আচ্ছা আজকে আমরা শিখব ডেইলি কনভারসেশনের আরেকটা পার্ট আমরা অনেক সময় বাংলাতে যখন কথা বলি আমরা কিন্তু বলি যে এই কাজটার পাশাপাশি আমার এই কাজটা করতে ভালো লাগে এটার সাথে আমার এটাও করতে ভালো লাগে এই যে দুইটা কাজকে একসাথে যে আমরা বলি যে এটার পাশাপাশি এটা ভালো লাগে এটার সাথে এটা ভালো লাগে তখন আমরা কিভাবে বলবো ইংলিশে তাহলে আজকে আমরা সেটাই শিখব তখন আমরা ইউজ করব as well as so as well as এর মিনকে সাথে সাথে বা পাশাপাশি কোনো কিছু সাথে বা পাশাপাশি আমরা যখন বলবো তখন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ এটা ইউজ করব সো চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নেই লাইক ফর ইনস্ট্যান্স বলি I like I like pink খালা I like pink color as well as well as white color. I like pink color as well as white color. আমার গোলাপি রঙের পাশাপাশি আমার সাদা রঙটা ভালো লাগে আর আমি কিন্তু এখানে দুইটা কথা বলেছি লাইক গোলাপিটাও ভালো লাগে সাদাটাও ভালো লাগে সো এই দুইটা কথা কিভাবে বললাম এই অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যে আমার পিঙ্ক কালারের পাশাপাশি আমার হোয়াইট কালারটাও ভালো লাগে ওয়েল সো আমরা আরেকটি এক্সাম্পল দেখে নিই এখন যদি বলি যে সে সুন্দরী হওয়ার সাথে সাথে সে কিন্তু বুদ্ধিমান সো এটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো So, আমরা লিখব she she is beautiful she is beautiful as well as She is intelligent. she is beautiful as well as she is intelligent well এখানে কিন্তু তাকে সুন্দর বলা হয়েছে এবং বুদ্ধিমান বলা হয়েছে So, সে সুন্দর হওয়ার পাশাপাশি সে বুদ্ধিমান So, I hope as well as নিয়ে আর কারো কোনো কনফিউজ থাকবে না সো এখন থেকে আমরা বুঝে গেছি যে আমরা কখন অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ করবো ওয়াল সো অ্যাজ ওয়েল কি well so as well as হচ্ছে কোনো কিছুর সাথে বা পাশাপাশি বোঝাতে আমরা ইউজ করবো আই থিঙ্ক লেসনটা আপনাদের ভালো লেগেছে well that's all for today thank you so much for watching this video দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লেসন নিয়ে ওয়েল টিল দেন ঠিক কেয়ার আসসালামু আলাইকুম see you in next video